আজকে চোদ্দ চার দুই হাজার বাইশ তারিখ দুপুর অনুমান দুই ঘটিকার সময় আপনার একটি পিক যেটা মুরগি বেচা কিনে হয়েছে পিক মুরগির ব্যবসায়ীরা আপনার যাত্রাবাড়ি থেকে মুরগি বিক্রি করে তাদের নিজ এলাকা বগুড়া যাওয়ার পথে দিন জাজর এলাকা পুষা মাত্র পিছন দিক থেকে একটি মোটর সাইকেল যুগে দুজন দুষ্কৃতিকারী পিক সামনে যে তাকে ব্যারিকেড দেয় দিয়ে তাকে অভিনব কায়দে তারা বলে যে আমাদের মোটরসাইকেল তারা ক্ষতিগ্রস্ত করছে এইগুলি একজন লাভ দিয়ে আপনার এই পিক উঠে পড়ে উঠে গিয়ে তাদেরকে চট্টাপ্পড় মারতে থাকে এবং বলে সামনে আমাদের বস আছে সামনে চলো মাপ চাইতে হইলে তুমি সামনে যেয়ে মাপ চাও এই কায়দা করে তাদেরকে সামনে নিয়ে ওইখানে যার জন্য প্রাইমারি স্কুল মাঠে তাদের আড়ালে নিয়ে যায় যেখানে লোকজন সমাগম কম সেখানে নিয়ে যে তাদেরকে তাদের হাতে থাকা সোরা দিয়ে এদেরকে উপর্যুপরি আঘাত করতে থাকে তাকে এখানে তারা ড্রাইভার হেল্পার এবং অন্য একজন ম্যানেজার ছিল তাদেরকে তারা আহত করে আহত করে এক পর্যায়ে এই দুষ্কৃতিকারীরা ড্রাইভারের কাছে তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে নেয় যখন তারা পাইল তখন বলে তাদেরকে ভয়ভীতি তাকে ত্রাস সৃষ্টি করে তারা দ্রুত তাদের ব্যবহৃত মোটরসাইকেলে উঠে চলে যাওয়ার জন্য চেষ্টা করে যখন উঠার প্রাক্কালেই তারা হইচু চিৎকার করে বাজে বকো হইচু চিৎকার করলে আশপাশের পথচারীরা কি হয়েছে কি হয়েছে জানতে যে দ্রুত যায় ইতিমধ্যে আমাদের পুলিশ টহল পুলিশ নিকটতম ছিল টহল পুলিশের যাচ্ছিল তারাও বিষয়টা একটু সংবাদ পেয়ে দ্রুত যায় যে তাদেরকে আটক করে আটক করে আসামি রশিদের নিকট হতে আপনার পঞ্চাশ হাজার কিছু পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয় এবং তার কাছ থেকে একটি এদের সুইচ গেট চাকু সেটি উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত যে motor cycle motorcycle motor cycle সেটি উদ্ধার করা হয় তখন তারা দুষ্কৃতিকারী তারা অভিনব কায়দায় এই রাস্তাঘাটে আপনার ফাঁকা জায়গায় এই পিক আপ ভ্যান এবং মুরগি যারা বেচাকেনা করে ছোটো ছোটো পিক আটক করে এই ছিনতাই করে তারা দুষ্কৃতিকারী তারা ছিনতাই যে করছে এটা কত তারা স্বীকার করেছে সে তার সহযোগী পাবেন সে দূরে পালিয়ে যায় তাকেও আমরা গ্রেপ্তারের জন্য প্রক্রিয়া অবলম্বন করছি আইনগত পরিস্থিতির মধ্যে আমরা এই ব্যাপারে বাদীর অভিযোগের ভিত্তিতে আমরা একটি নিয়মিত মামলা রুজু করেছি বিস্তারিত তদন্ত সাপেক্ষে বিজ্ঞ আদালতে আমরা সুপর্দ করব